আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে থামনিল দেওয়া রয়েছে সেই থামনিলে হয়তো আপনি জেনে বা না জেনে ক্লিক করেছেন যদি আপনি সত্যি অনলাইন আর্নিং জগতে আর্নিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অসাধারণ ভিডিও হতে চলেছে কেননা এই ওয়েবসাইটটিতে আপনি অ্যাকাউন্ট করলে খুব সহজে আপনি পাঁচ মিনিটের মধ্যে টেন ডলার নিতে পারবেন সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি স্কিপ করে দেখলে বা কেটে কেটে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আশা করি স্টেপ বাই স্টেপ দেখার পরে আপনি খুব সহজেই এখান থেকে নির্ধারিত পেমেন্টগুলো পেয়ে যাবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন একটি স্পেশাল অনুরোধ এটি হচ্ছে আমার মেক মানি অনলাইন নতুন চ্যানেল আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং যেখানে English related earning related content গুলো পাবলিশ করা হচ্ছে ধারাবাহিকভাবে ডেইলি আশা করি আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন সো ফিরছি একটু পরে সাথে থাকুন অলরাইট ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন অফার লিঙ্ক এই অফার লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে ওয়েবসাইট লিঙ্ক যেটি অর্থাৎ আজকের যে ওয়েবসাইটের লিঙ্ক সেই অ্যাপসের লিঙ্কটি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এইখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই আপনি আপনার নির্ধারিত যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এখানে এই ওয়েবসাইটে আসার কারণটা হচ্ছে যে আমরা সাধারণত যারা ইউটিউবার রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি লিঙ্ক শেয়ার করি তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় বা স্ট্রাইক চলে আসে সুতরাং আপনি কষ্ট করে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসার পরে এই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আজকের নির্ধারিত এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন দ্যাটস ইট এতটুকুই আপনি মোবাইলে এবং কম্পিউটারে দুইভাবে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি আপনি সবসময় মনে রাখবেন একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে আসার পর প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে ওপেন টেলিগ্রাম যেটি রয়েছে সেই ওপেন টেলিগ্রামে ক্লিক করার পরে আপনি একটি নতুন ট্যাব ওপেন করবেন নতুন ট্যাব ওপেন করার পরে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অ্যাড হয়ে যাবেন তার মানে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যাবতীয় ইনফরমেশনগুলো তাদের কাছ থেকে পাবেন এবং ব্যালেন্স এবং উইড্রোগুলো কীভাবে নেবেন তাদের হেল্প লাগলে অবশ্যই হেল্প নিতে পারবেন প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ইন্টারপেজে আসার পর এখানে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি এই পেজটি পাবেন এই পেজে আসার পর প্রথমত আপনাকে অবশ্যই মন দিয়ে খেয়াল করতে হবে এখানে লগ ইন অপশন দেওয়া রয়েছে লগ ইন অপশন দেওয়ার আর কারণ হচ্ছে যে আপনি এখানে আমি আমার নাম দিয়েছি এরপর আপনি এখানে একটি লেটারের পাশাপাশি একটি নাম্বার দেবেন one two three four five এরপর আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং নাম্বার মিলিয়ে বড় হাতের অক্ষর মানে বড় হাতের এ দিবেন অথবা বড় হাতের বি দিবেন অথবা বড় হাতের সি দিবেন আবার ছোট হাতের ডি দিবেন এভাবে আপনি মিলিয়ে এবং নাম্বার মিলিয়ে নাম্বার মানে হচ্ছে one two three four five এভাবে মিলিয়ে আপনি দুবার পাসওয়ার্ড দিবেন এখানে একবার এখানে একবার দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করার পরে আই এম নট এ রোবটে ক্লিক করবেন দেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে সাথে সাথে আপনার এই ধরনের একটি মেসেজ শো হবে registration letter is send please your email in order to complete registration and receive further instruction অর্থাৎ আপনার মেইলের মধ্যে একটি ইমেল চলে গিয়েছে এই ইমেলে আসার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে একটি ওয়ার্নিং দেওয়া রয়েছে সেটি হচ্ছে do sack you bit domain in your browser our domains তাদের ডোমেন হচ্ছে অর্থাৎ তাদের ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে এটি if you enter your log in অথবা password at other site your money can be stolen by hackers and wish can help we can help you তারা বলেছে যে এখানে যে তিনটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এটি তাদের নির্ধারিত ওয়েবসাইট এর বাইরে যদি আপনি ক্লিক করেন অথবা লগ করেন তাহলে আপনি আপনার পেমেন্টগুলো পাবেন না সমস্যা হতে পারে সো এখানে আসার পরে আপনি সরাসরি যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি ওপেন করছি এই লিঙ্কটি ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে তো ইন্টারফেসে আসার পরে এখানে লেখা রয়েছে I am human I am হিউম্যানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেন এখানে একটি ক্যাপচা চলে আসবে ক্যাপচা কি এসেছে সেটি আমরা দেখবো please click is images containing a board যেগুলোর মধ্যে বোর্ড রয়েছে বা নৌকা রয়েছে সেই বোর্ড সম্বলিত পিকচার গুলো আপনাকে সিলেক্ট করতে হবে দেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে সেম অপশন গুলো আবার চলে আসবে কন্টেনিং এ বোর্ড যেগুলোতে বোর্ড রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনি একটি কোড পাবেন কোড পাওয়ার পরে এখানে যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে open Telegram channel open Telegram চ্যানেলে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এরপর ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এখানে আসার পর প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পরে আপনি এখানে যে রাইট এ মেসেজ অপশনটি দেখতে পাচ্ছেন বা বারের মধ্যে আপনাকে এই সার্চ বারের মধ্যে কোডটি লিখতে হবে সো সো আমি কোডটি লিখছি আর রাইট এই কোডটি লিখার পরে জাস্ট আপনাকে এটি সেন্ড করে দিতে হবে সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ আশা করি আপনি এতটুকু করতে পারবেন করার পরে আপনাকে কিন্তু জাস্ট একটু অপেক্ষা করতে হবে তাদের নির্ধারিত কিন্তু যে পয়েন্টটা দেওয়ার কথা তার মানে প্রায় one thousand seven hundred dollar তার মানে সতেরোশো ডলার তারা বলেছে কিন্তু আপনি পাবেন এই যে কোডটি আমি সেন্ড করে দিয়েছি দেখা যাচ্ছে এই যে কোডটি সেন্ড করে দেওয়ার পরে আপনাকে সরাসরি একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটি একটু সময় নেবে সো আপনাকে এই তাদের অফিসিয়াল পেজে একটি মেসেজ দেওয়া রয়েছে সেই মেসেজটি হচ্ছে ইউবিট ডট নেট গ্যাট সতেরোশো ফ্রি ডলার্স ফ্রেড for this token will be opened on one October অর্থাৎ অক্টোবরের এক তারিখ কিন্তু তারা এই সতেরোশো যে ডলারটি দেওয়ার কথা সেটি কিন্তু অক্টোবরের এক তারিখ দিবে সুতরাং আপনাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা আশা করি বুঝতে পেরেছেন আজকের ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট আপনি সরাসরি মোবাইলেও এই সেম কাজগুলো করে নিতে পারবেন এবং কম্পিউটারের মধ্যে করে নিতে পারবেন সো এক কথায় বলা যায় যে আমার আপনাকে আমি সতেরোশো ডলার বলবো না জাস্ট কিন্তু তারা টেন ডলার দিচ্ছে আশা করি খুব সহজে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটি একবার না দেখলে বারবার দেখুন বারবার দেখার পরে আপনি খুব সহজে এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে খুব সহজেই এখান থেকে যে নির্ধারিত টেন ডলার রয়েছে সেই টেন ডলারটি আপনি নির্ধারিত ডেটে উইথড্র করে ফেলতে পারবেন এটি হচ্ছে তাদের টুইটার um, আর ফেসবুক টুইটারের পেজ এই টুইটার পেজের মধ্যে সব আপডেট কিন্তু তারা দেয় এবং পাশাপাশি তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি দেখালাম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি যুক্ত থাকবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত থাকলে আপনি তাদের সব কিছু আপডেট পাবেন সো এটি হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল আপনার যদি টেলিগ্রাম না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরের মধ্যে গেলে সরাসরি সেটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে যেভাবে ইমো তৈরি করেন ইমো অ্যাড্রেস তৈরি করার মতো আপনি টেলিগ্রাম চ্যানেলটি তৈরি করে তাদের সাথে অ্যাড হয়ে যাবেন এখানে আপনি ডিপোজিট দেখতে পাবেন উইড্রো দেখতে পাবেন এক্সচেঞ্জ দেখতে পাবেন এখানে সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন সো ব্যালেন্সে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ব্যালেন্স কত জমা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো পরবর্তী অক্টোবর এক তারিখ পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই নির্ধারিত ডলারটি পাওয়ার জন্য আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো এখানে আরও একটি স্পেশাল অনুরোধ সেটি হচ্ছে মেক মানি অনলাইনের সাথে এখনও কানেক্টেড না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care